আপনাদেরকে আজকে দেখাবো আমি বত্রিশ দশ প্রিন্টার কীভাবে ফ্ল্যাশ করতে হয় তো চলুন আমরা একটু বত্রিশ দশ প্রিন্টারটি কীভাবে ফ্ল্যাশ করতে হয় সেটা একটু দেখে প্রথমে আমরা প্রিন্টারটি অন করি অন করার পরে দেখুন দুইটা লাইট একসাথে জ্বলে কোনো রেসপন্স নেই হেডও নড়ে না এখন আমরা কম্পিউটারে যাই হ্যাঁ বন্ধুরা আমরা এখন যাচ্ছি কম্পিউটারে কম্পিউটারে আমাদের আছে সফটওয়্যারটি বত্রিশ দশ রিসেটার এখানে গিয়ে আমরা প্রথমে আপনার ইপসন রিসিটারে ঢুকবো ঢুকে একটা পেজ আসবে এই পেজটাকে সুন্দর করে এডিট করা আমরা এখন যাচ্ছি adjustment program Epson L adjustment program এখানে গিয়ে আপনার সিলেক্ট করতে হবে সিলেক্ট করলাম আমরা বত্রিশ দশ আর এখানেও আপনার ইউএসবি সিলেক্ট করতে হবে আপনার বত্রিশ দশ প্রিন্টারে তো বন্ধুরা তো বন্ধুরা আমরা প্রিন্টারটি একটু সিলেক্ট করি সিলেক্ট করে আপনাদের একটু দেখাই প্রিন্টারটি এই মডেল আমরা এখন যাচ্ছি ওয়েস্ট ইনপ্যাট কাউন্টার এখানে গিয়ে প্রত্যেকটা main pad plain pad in system pad দিয়ে চেক করে দিলাম চেক করে দেওয়ার পরে আমরা যাবো মেন প্যাড প্লেন প্যাড আবার ইন সিস্টেমে গিয়ে ইন ইন্টারলাইসেন্স করে ওকে করে দিলাম দিলে প্রিন্টারটি অফ করতে বললো আমরা এখন প্রিন্টারটি অফ করব আমরা এখন প্রিন্টারটি অফ করলাম অফ করার পরে আবার প্রিন্টারটি অন করলাম অন করার পরে প্রিন্টারটি ওকে হয়েছে কিনা আমরা একটু দেখি চলুন বন্ধুরা দেখুন প্রিন্টারটি এখন ওকে তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন